এই টিভিটির নাম হচ্ছে সনি এটা সাউন্ড শব্দ কিচ্ছু নেই আলো নেই পাওয়ার খালি শুধু লাল বাতিরই জ্বলে যা জ্বলে থাকছে কিন্তু কোনো ছবি দেখাচ্ছে না তো আমরা এটাকে এখন রিপেয়ারিং করব। আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো রিপেয়ারিং রিপেয়ারিং প্রসেসটি দেখবেন এবং যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো শুরু করবো আজকের টিউটোরিয়াল এখন আমরা এই সনি সিয়াটি টিভিটি নামিয়ে নেব